Here comes Lucky! Lucky! Bring the action. Hey, hey, hey, Hi guys, this is Lucky from Lucky Danu. ইয়াব ধনবাগলা পোলাপান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো সো গাইস আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম দুই দুইটা টিপস অ্যান্ড ট্রিক্স ইয়াব গাইস দুই দুইটা tips and tricks so guys ফার্স্টে আমরা শিখবো হ্যাঁ? যে পিকেট ডবল ডোরে আমরা কিভাবে খুব সহজেই এনিমিকে মারতে পারি হ্যাঁ গাইস আমরা খুব সহজেই ডবল ডোর এনিমিকে মারতে পারবো সেই টিপস অ্যান্ড ট্রিক্স চলো গাইস শুরু করা যাক সো গাইস ডবল ডোরের ওপরে একটা এনিমি আছে ফার্স্টে আমরা এনিমিটারে হালকা একটু ড্যামেজ দিয়ে নিব আমরাও ড্যামেজ খাইছি একটু মেডিকেট করব গাইস মেডিকেট করার পরে আমরা একটু দেরি করব না সোজা চলে যাব ডবল ডোরের দিকে গাইস হ্যাঁ? ওই এনিমিটা এখন মেডিকেট করতেছে এই সুযোগে আমরা চলে যাব ডবল ডোরে ওরে মাম্মির নানি সাথী রে গাইস সাথী ফাটা ফালাইছে গাইস ওই ডবল ডোরে এনিমিটা নিচে নামছে আমরা এখানে আগে গুলু মারবো তারিখে বাল সাল মির্জাপুরি গাইস তোমরাও চাইলে এই এনিমিটার মতো মির্জাপুরি করে মানে ডবল ডোরে থাকা এনিমির পেছন মারতে পারো আই মিন খুব সহজেই মারতে পারো আর you comedy me so guys এইবার আমরা শিখবো টিপস নাম্বার 2 গাইস এক ভাই কিন্তু আমারে কোনো কমেন্টই করে তখন তোমরা বলবা যে আরে ভাই কি কমেন্ট করেনি গাইস আমারে এইটা কমেন্ট করেনি যে ক্লক হ্যাঁ? টাওয়ারে নামার পরে আমরা কিভাবে আট দশটা কিল করতে পারি খুব সহজে গাইজ কোনো চিন্তা নাই আমি তোমাদের ফ্রিতে আট দশটা কিল করার টিপস অ্যান্ড ট্রিক্স দিব না এর জন্য তোমাদের একটা সাবস্ক্রাইব করে দিতে হবে গাইজ তোমরা ফার্স্ট অফ অল সোজা গুলির উপরে নাম্বার সো গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই like share and subscribe guys please একটা সাবস্ক্রাইব করে দাও গাইস